উনিশশো একানব্বই সালে নাকি আকাশে এরকম একটি লাল দাগ দেখা গিয়েছিল একদিন আগে তার পরের দিন কিন্তু ঘূর্ণিঝড় হয় বন্যা হয় এবং অনেক মানুষের প্রাণ চলে যায় ঠিক একইভাবে শনিবার দিন বিকালেও নাকি বাংলাদেশের এই লাল দাগটি দেখা গিয়েছে এই লাল দাগটি নাকি দেখা গিয়েছে আকাশে আর এই লাল দাগটি নাকি দেখা যাইলেই সাগর থেকে সব পানি উপর দিকে উঠে যায় এটা সাগরের একজন জেলে একজন সাংবাদিককে বলেছে সো আমি কপিরাইটের জন্য ভিডিওটা দিতে পারি নাই ছবিগুলো কালেক্ট করেছি তো উনি বলেছেন আকাশে নাকি এরকম লাল দাগ দেখা গেলে তখন সাগরের পানি উপর দিকে উঠে যায় তখন বন্যা হওয়ার সম্ভাবনা বেশি হয় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা বেশি হয় তবে উনিশশো একানব্বই সালেও নাকি বন্যা হওয়ার জলোচ্ছ্বাস হওয়ার একদিন আগে আকাশে এরকম লাল দাগ দেখা গিয়েছে এখন বিষয় হচ্ছে আল্লাহ তালাই ভালো জানেন আর আজকে রবিবার আজকে সকাল নয়টা থেকে বিকেল তিনটা চারটার মধ্যে কিন্তু জলোচ্ছ্বাস বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই সবাই সতর্ক থাকুন সবাই সেফ থাকুন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক আমাদের প্রিয় নবীর জির উসিলাই আমাদেরকে হেফাজত করুক এবং এই জলোচ্ছ্বাস যদি হয়ে থাকে তাহলে কিন্তু সাগরের আশেপাশের এলাকাগুলির মানুষ প্রায় মানুষ মারা যাবেন কারণ এই পানি মিনিমাম দশ থেকে বারো ফুট উপরে উঠে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক আমাদেরকে হেফাজত করুক সবাইকে হেফাজত করুক আমিন ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন